সুপ্রিয় দর্শক স্বাধীনতা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ঘুরে এসে আমরা পদ্মা সেতু পদ্মা সেতুর আশেপাশে প্রাকৃতিক সুন্দর ভালোই লাগল মাইলকে মাইল পদ্মা সেতুর রাস্তা পাড়ে দিলাম পদ্মা সেতুর আগে পরে ডোল প্লাজা কোনো নাই স্প্রেড বেকার মানসম্মত করে আইল্যান্ড ও তৈয়ার করা হয়নি যাত্রী স্ট্যান্ডগুলো তো আশেপাশে কোনো নাই স্প্রেড বেকার আসলে এই পদ্মার সেতুর আগে পরে যে স্ট্যান্ড যাত্রী স্ট্যান্ডগুলো আছে যাত্রী সাহানি আছে সেই যাত্রীরা দেখলাম অনেক রাস্তাঘাটে এলোমেলো ভাবে ছিটিয়ে আছে আসলে দুঃখজনক এই যখন ষাট হোক আশি হোক যে স্পিরিটে গাড়ি আসে সে গাড়িগুলোতে স্পিড ব্রেকার না থাকলে আসলে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে তাহলে যে স্ট্যান্ডগুলাতে লোকজন রাস্তার উপরে চড়াই আছে হঠাৎ করে ব্রেক করলে গাড়ি হয়তো উল্টে যেতে পারে না হয় লোকজন অ্যাক্সিডেন্ট হতে পারে ডোল প্লাজাগুলোর যে যেখানে টাকা নেওয়া হয় এর মানসম্মত সুন্দর করে আইল্যান্ড স্পিড বেকার থাকলে ভালো হয় আমরা দেখছি যে সংসদ ভবনের অপোজিটে যে রাস্তা আছে সে রাস্তার উপরে অনেক সুন্দর করে স্প্রেড বেকার দেওয়া আছে এই ধরনের গাড়ির এই স্প্রেড ব্রেকার থাকলে গাড়ির গতি ক্রমান্বয়ে কমানো সম্ভব তাই ডোল প্লাজার আগ স্প্রিড ব্রেকার যদি থাকে তাহলে যে দুর্ঘটনা ঘটা বা ডোল প্লাজা গাড়িতে ধাক্কায় উড়ে নেওয়া এই ধরনের অসুবিধাগুলো হতো না তাহলে আমি মনে করি সরকার এই সমস্ত ত্রুটি ছোটোখাটো ত্রুটিগুলা দেখবে তা যেন অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কমবে